قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই নবীর ভালোবাসায় মতবরা হয়ে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن أجمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সবাই পড়ুন বালাগাল ওয়ালা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান প্রভুর দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে রৌফুবাদ শেখ এলাকা জামে মসজিদ আল্লাহর গড় বেহেস্তের বাগানে আজকের পবিত্র রজব মাসের এই প্রথম জুমায় জুমার নামাজ আদায়ের জন্য আসবার তৌফিক দিয়েছেন সবাই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পবিত্র কালামুল্লার সুরাই তৌবার চৌত্রিশ নম্বর আয়াতখানা তালাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন আল্লাহ বলেছেন নিশ্চয় গণনার মাস আল্লাহর বিধানে গণনার মাস হচ্ছে বারোটি কয়টি বারোটি আল্লাহ বলছেন আমি এই পুরা একটি বছরকে বারো মাসে আমি আল্লাহ রব্বুল আলমিন বিভক্ত করেছি আমাদের প্রতিটি বছরে মাস কয়টি কয়টি বারোটি এই বারোটি ভাগ কে করেছেন আল্লাহ করেছেন আল্লাহ কোরআনে সুরাই তোবার চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন আশারা সাহারন ইসনা আশারা সাহারন বারোটি মাস ফি কিতাবিল্লাহ আল্লাহর বিধানে আছে আল্লাহর কিতাবে আল্লাহ লিখে দিয়েছেন একটি মাস করে বারো মাস একটি বছর হবে কখন থেকে যেদিন থেকে আল্লাহ রব্বুল আলমিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর বিধান করেছেন এই বারোটি মাসে বিভক্তের কথা মিনহা আর বাতন হরম আর এই বারোটি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেন চারটি মাস সবচেয়ে সম্মানিত চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ যেই চারটি মাস সম্মানিত এটি কোন মাস এটা আল্লাহ রব্বুল আলমিন বিদায় হজের বাসনে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন যেই চারটি মাসকে সম্মান দান করেছেন এই চারটি মাসের একটির নাম হলো মাহে রজব সুবাহান আল্লাহ আমরা এখন পবিত্র এই রজব মাসে আমরা পা রেখেছি এই মাসকে সম্মান দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর কোরআনের কথা আল্লাহর কোরআন যেটা বলবে সেখানে সন্দেহ থাকার কি নেই অবকাশ নেই আল্লাহ রব্বুল আলমিন বলেন জালিকাদ্দিনুল কয়িম আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ রব্বুল আলমিন চারটি মাসকে সম্মান দিয়েছেন এটি আল্লাহর সুপ্রতিষ্ঠিত বিধান এটা আল্লাহর বিধান এই বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোনো সুযোগ আছে নাই অনেকে এই মাসকে এই মাসের বিভিন্ন বেদাতের কথা বলতে গিয়ে এই মাসকে অনেক তুচ্ছ করে ফেলেন চলুন আমরা কোরআনে আসে কোরআন কি বলে আল্লাহ রব্বুল আলমিন এবার এই যে চারটি মাসের মধ্যে একটি হলো রজব দুই নম্বর হলো শাওয়াল তিন নম্বর হলো জিলকত চার নম্বর হচ্ছে জিলহজ হজের তিন মাস আর এই রজবের মাস এই চারটি মাস আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়েছেন এই মাস যেহেতু সম্মানী এখানে আমাদের কিছু কর্মসূচি আছে কি নেই যেহেতু যেহেতু সম্মানী তাহলে নিশ্চয়ই এই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কিছু কর্মসূচি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর কর্মসূচি বলছেন আল্লাহ বলছেন এই চার মাসের মধ্যে তোমরা নিজেদের উপর অত্যাচার করবে না নিজেদের উপর তোমরা জুলুম করবে না জুলুম এই চারটি মাসে তোমরা নিজেদের উপর অন্যায় করবে না অত্যাচার করবে না এবার প্রশ্ন হবে আমরা এই চার মাসে কিভাবে অত্যাচার করব না নিজের উপর কোন কাজ করলে আমাদের নিজের উপর অত্যাচার হয় হজরত আদম ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের একটি আদেশকে অমান্য করার কারণে হজরত আদম আলাইহিসালাম শত শত বছর আল্লাহর দরবারে চোখের পানি পেলে তওবা করেছেন কান্না করেছেন হজরত আদম আলাইহিসালাম আল্লাহর একটি আদেশকে অমান্য করাটাকে নিজের উপর অত্যাচার বলেছেন আল্লাহর কাছে শত শত বছর ধরে কান্না করে আল্লাহর দরবারে গুনামাপ চেয়েছেন তওবা করেছেন আর আদম যেই দোয়াটি করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন ওই দোয়াটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত হয়ে হিসাবে নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে প্রভু আমি আপনার আদেশকে অমান্য করে আমি নিজের উপর অত্যাচার করেছি আর আপনি যদি আমাকে কমার চোখে না দেখেন কমা না করেন আমি তো ধ্বংস হয়ে যাব আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি যে চারটি মাসকে আমি সম্মান দিয়েছি তার একটি হলো রজব এই মাসে আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর কর্মসূচি দিচ্ছেন ফালা তাজলিমু ফিহিন্না এই মাসে তোমরা নিজের উপর অত্যাচার করবে না অর্থাৎ তোমরা আল্লাহর হুকুমের অমান্য করবে না আল্লাহর আদেশের বিরোধিতা করবে না তোমরা আল্লাহর আদেশকে পালন করবে আল্লাহর নিষেধ নিক্ষিত বিষয় থেকে তোমরা পরহেজগার পরহেজ পরহেজ করবে তোমরা বেঁচে থাকবে সুতরাং এই মাসের এক নম্বর কর্মসূচি হলো আমরা নিজেকে নিজেদেরকে সকল পাপ থেকে সকল গুণা থেকে সকল অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করা এই মাসের এক নম্বর নাম্বার ওয়ান কর্মসূচি চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ এটা কার কথা এটাকে আমার নিজের কথা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম দুই নম্বরের কর্মসূচি বলছেন এই কর্মসূচিটা এখন কেউ বলে না চার সম্মানী মাসের কথা বলে এই আয়াত দিয়ে এই আয়াতের এক নম্বর কর্মসূচি সবাই বলে তোমরা নিজেদের উপর অন্যায় করো না পাপ করো না কিন্তু এরপরের কর্মসূচি কেউ বলে না আপনারা কি শুনবেন দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন দেখেন দুই নম্বর কর্মসূচি তোমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা এক কাতারে দাঁড়িয়ে তোমরা একসাথে লড়াই করবে লড়াই করবে বকাতিল মুশরিকিনা কাফা তোমরা লড়াই করবে পিসপা হবে না কেন আল্লাহ তাও বলে দিচ্ছেন কামায়ু কুম কাফা সারা পৃথিবীর কাফেরেরা বেঈমানেরা মুশরিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সলা পরামর্শ করে সবাই হোয়াইট হাউসের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সারা পৃথিবীতে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে ঠিক কিনা বলেন সমস্ত কাফেরেরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারে তোমরা মুসলমান তোমরা লড়াই করো তোমাদের শক্তি পিছনে যোগান দেবে কে আল্লাহ বদর যুদ্ধে এক হাজার সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমার বিশ্বনবী তিনশো তেরো জন সাহাবি নিয়ে কে বিজয় হয়েছিলেন না পরাজয় হয়েছিলেন সাহায্য করেছিলেন কে আল্লাহ সে আল্লাহ এখনো আছে না নাই অরে বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় নম্বরের কর্মসূচি কেন বললেন ইসলামের পূর্বে এই সম্মানিত চারটি মাস ইসলামের পূর্বেও সম্মানিত ছিল তারা যেন কোনো যুদ্ধ করতো না এই মাসগুলোকে সম্মান দেখাতো আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই চারটি মাস সম্মানিত তোমরা যদি যুদ্ধ ছেড়ে দাও তাহলে কাফেররা তোমাদেরকে মেরে তোমাদেরকে সেপ্টা করবে তোমাদেরকে হত্যা করবে কারণ তারা জানে মুসলমানদের দুর্বলতা এই চারটি মাসের ভিতরে আমরা যদি যুদ্ধের যুদ্ধ না করি তোমাদের তোমাদেরকে কাফেররা হত্যা করবে তোমাদেরকে ধ্বংস করবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে তারা একদম মিশিয়ে দেবে সুতরাং তারা যদি এক অবদ্ধ হয়ে যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে তোমরা এই চারটি মাসকে সম্মান বোধ করবে কিন্তু লড়াই থেকে তোমরা পিসপা হবে না কারণ তোমাদের আত্মরক্ষার প্রয়োজন আছে কি নাই আত্মরক্ষার প্রয়োজন আছে আল্লাহ রবুল আলমী সতর্ক করছেন সুপিসাপ হয়ে বসে থাকিও না এগুলো সম্মানী মাস যুদ্ধ করব না ঠিক আছে তোমাদের উপর যদি ঝাঁপিয়ে পড়ে তখন তোমাদের আত্মরক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছেন রজব মাস সম্মানিত মাস হতে পারে তোমরা কাবের বিরুদ্ধে লড়াই থেকে তোমরা পিসপা হবে না আমার আল্লাহ রব্বুল আলমিন সুরাই আবার চত্রিশ নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ বলছেন ও বিশ্ববাসী জেনে রাখুন আন্নাল্লাহ মাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন মুতাকিনদের সাথে আছেন আল্লাহ কার সাথে আছেন মুতাকিনদের সাথে আছেন আমাদের ভয় কেন সুতরাং এই মাস এই পৃথিবী এই রাষ্ট্র সব কিছু কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে কোরআনের বিধান চলবে কোরআনের বিধানের সামনে আমাদের সকলকে মাতানত করতে হবে তখন আমরা মুসলিম হতে পারব কোরআনের একটি আয়াতকে বাদ দিয়ে কোরআনের একটি অক্ষরকে একটি হরফকে বাদ দিয়ে মুসলমান হওয়া যাবে যাবে না বিশ্বনবী বলছেন এই সময় আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন একটি মাসকে সম্মান দেওয়ার ক্ষমতা আল্লাহর হাতে সুতরাং বিশ্বনবী হাদিসে কুৎসিতে বলেছেন আল্লাহ রব্বুল আলমী বলছেন যখন মানুষ জামানাকে কটাক্ষ করে সময়কে যখন বৎসনা করে গালি দেয় তখন আমি আল্লাহ কষ্ট পাই আমরা অনেক সময় বলি আর যুগটা অনেক খারাপ হয়ে গেছে বলি কি না যুগ খারাপ হয়েছে নাকি আমরা খারাপ হয়েছি সময় তো সময়ের গতিতে চলছে সময় আমাদের বলছে না তোমরা পাপ করো কিন্তু আমরা পাপে পাপ করে সময়গুলোকে আমরা দূষণ করছি সময়গুলো আল্লাহ রব্বুল আলমিন পিউর করে সৃষ্টি করেছেন এটা আল্লাহর পরে নিয়ামত এই সময় একদিন যখন ফুরিয়ে যাবে তখন আমাদের বুঝে আসবে এই সময়ের কত দাম মানুষ একটা সেকেন্ড বেঁচে থাকার জন্য লাইফ সাপোর্টে গিয়ে লক্ষ টাকার তারা বিল দেয় একটা সেকেন্ড বেঁচে থাকার জন্য সময়ের দাম আছে কি নেই সুতরাং এই রজম মাসকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অবকাশ নেই এই মাস সম্মানের মাস এই মাসের পরে সাবান সাবানের পরে মাহে রমজান এই মাস আমাদেরকে রমজান মাসের বার্তা দেয় মুসলমানদেরকে সাবধান করে তোমরা রমজানের জন্য প্রস্তুত হও তোমরা লাইলাতুল বরাতের জন্য প্রস্তুত হও শাহবান মাসের এবাদতের জন্য প্রস্তুত হও তোমরা রজব মাসে তোমরা ঝাঁপিয়ে পড়ো তোমরা গুণা থেকে পাপ থেকে বেঁচে থাকো এবং তোমরা বেশি বেশি এবাদত করো এবাদতকে মনোযোগী হও ঠিক কিনা এবাদত আমাদের মনোযোগী হতে হবে এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন এই চারটে মাসে পাপ না করতে বলেছেন তার মানে কি অন্য মাসে কি পাপ করা যাবে কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফালা রাফাসা ওয়ালা হাজ হজের মধ্যে তোমরা পাপ করবে না যুদ্ধ করবে না ঝগড়া করবে না তার মানে কি হজের পরে কি করা যাবে না যেই মাসে আল্লাহ সম্মান দিয়েছেন ওই মাসে যদি কেউ পাপ করে তার গোনা হবে অন্য মাসের চাইতে ডাবল এটাই বোঝাতে চেয়েছেন আর এই মাসে এবাদত করলে নফল নামাজ পড়লে কোরআন তালাবাদ করলে এই মাসের ভিতরে ভালো কাজ করলে তার সাওবে হবে ডাবল ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করে সবাই বলে আমিন বাইর আমার এই হচ্ছে আমাদের এই মাসের করণীয় এই মাসের সাথে মুসলমানদের একটি বিজয়ের ইতিহাসের সাথে এই মাসের সম্পর্ক রয়েছে এই মাসের এক তারিখ তাওহিদের বিজয় হয়েছে এই মাসের এক তারিখ যারা মূর্তি পূজা করে যারা মুশ্রিক যারা আল্লাহকে অস্বীকার করে তাদের পতনের ইতিহাস এই রজবের সাথে সম্পর্ক হজরত নোয়া আলহ ইসালামের যুগে পৃথিবী আদম আলহ ইসালামের আগমনকাল থেকে এই পৃথিবীতে কেউ মূর্তি পূজা করতো না মূর্তি বানিয়ে মূর্তিকে প্রতিমা বানিয়ে কেউ পূজা দিত না নু আলহি যুগে এই মূর্তি পূজা শুরু হয় নোয়া আলাইসাল্লামের যুগে কিছু ভালো মানুষ ছিল পূর্ণবান মানুষ ছিল তাদের শ্রদ্ধা দেখানোর জন্য তাদের মৃত্যুর পর মানুষ তাদের প্রতিমা বানিয়ে ভাস্কর্য বানিয়ে তাদের পূজা করত নজবিল্লা বলবেন না হজরত নু আলাইহিসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাড়ে নয় শত বছর মানুষকে তহিদের দাওয়াত দিয়েছেন মূর্তি পূজা থেকে মানুষকে বারণ করতে বলেছেন হজর নু আলাইহিসালাম বলছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই কোনো কোনো মূর্তি প্রতিমা তোমাদের দেব দেবতা কোনো দিন হতে পারে না একমাত্র মাবুত হচ্ছেন ইসলাম বলেন সুরে আল্লাহ নামে নাজিল করেন ওই অধ্যয়ন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি সেখানে হজর নু ইসালাম কীভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলতেন মোহাব্বতের সাথে قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا নোয়া আলাইসাল্লাম আল্লাহকে বলছেন প্রভু প্রভু গো আমি আমার জাতিকে উন্মুখকে আমি দাওয়াত দিচ্ছি রাত ও দিন দেবরাত্রি দাওয়াত দিচ্ছি আমি আমি ক্লান্তিহীনভাবে দাওয়াত দিচ্ছি মানুষকে তোমার তৌহিদের দাওয়াত দিয়ে যাচ্ছি কিন্তু তারা আমি যতই দাওয়াত দিই ততই তারা আমার কাছ থেকে পালিয়ে যায় যতই দাওয়াত দিই তারা আমার কাছ থেকে পালিয়ে যায় হজরত নু আলাইসাল্লাম আল্লাহর কাছে বলছেন কুল্লামা দাউতুহুম লিতা গফির আলাহুম জালু আহুম ফি আদানহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসারু ওয়াস্তাকবারু আমি যতই তাদেরকে দাওয়াত দেই তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকতো আর আমাকে দেখলে মুখের মধ্যে কাপড় দিয়ে মুখটাকে ঘুরে রাখত আমাকে অসম্মান দেখাতো তারা আমাকে সমাজ থেকে বয়কট করত। এবং তারা দাম্বিক আচরণ করত অহংকার করত আমাকে কষ্ট দিত আমাকে এই সেই কথা বলে কষ্ট দিত তখন আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিম থেকে দেখলেন নু নবী এই জাতির জন্য আর কতই কষ্ট করে গেলেন কিন্তু বারবার তার জাতি তাকে কি করলেন পিছিয়ে রাখলেন এবং তার কথায় সাড়া দিলেন না শেষমেশ তারা বলল লাজারুন্না আলী হাতাকুম তোমরা তোমাদের দেবদেবীর পূজা ছেড়ে দিও না দেবদেবী তোমাদের মাহবুদ ওয়ালা তাজারুন্না ওয়দ্দান ওয়ালা সোয়ান ওয়ালা ইয়াগুসা ওয়া উকা ওয়ানাসর এগুলো হচ্ছে বিভিন্ন দেবদেবীর নাম তারা বলছে তোমরা উদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসার এগুলো মূর্তির নাম কোরআন শরীফ এসেছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমীর নাম ধরে ধরে বলছেন তারা বলতো যে তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দিও না তোমরা নোহের কথা তোমরা খান দিও না এবং তারা হতরা নো আলাই বললেন কত জাদাল থানা নো তুমি আমাদের সাথে তর্ক করছো ফা তা জিদা আলানা তুমি তাওহিদ দিয়ে বেশি বাড়াবাড়ি করছো ফাতিনা বিমা তাইদুনা নো তুমি যদি সত্য হয়ে থাকো তুমি যে আজাবের কথা বলছ সেটি আমাদের কাছে নিয়ে আসো নাওজবিল্লা বলবেন নাকি তারা নোহের কাছে আল্লাহর আজাব চাচ্ছে কি হতো বাগা দুর্ভাগ্য জাতি ইনকুন্দামিনা সাদেকিন তুমি যদি সত্যবাদী হয়ে থাকো এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলমিন হজর নু আলহিসামকে বললেন নু তারা যা যারা যেহেতু তোমার কাছে আমার আজাব চাচ্ছে তাহলে তুমি আবার একটি জাহাজ তৈরি করো ঠিক কিনা সোরা ইহুদের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা নু তুমি একটি জাহাজ তৈরি করো বিআইনিনা আমার সামনে ওয়াহিনা আর এই জাহাজের সরাসরি ইঞ্জিনিয়ার আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নির্দেশ মতে আমার ম্যাপ অনুযায়ী তুমি একটি জাহাজ তৈরি করো ওলা তো হাত বিনি পিল্লাজিনাজলামু আর জালেমদের ব্যাপারে তুমি কোনো অনুরোধ করবে না মগরা কোন তাদেরকে আমি আমি বন্যার ভিতরে তুফান দিয়ে আমি তাদেরকে ডুবে মেরে ফেলব হজর নু আলহিসাম যখন আল্লাহর ইঞ্জিনিয়ারিং ম্যাপ অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন জাহাজ বানাতে লাগলেন সেই নবীর নোহ নবীর সেই টাইটানিক সেই জাহাজ যখন বানাতে লাগলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন ওয়াইসনাউল ফুলকা وكلما مر عليه ملأ من قومه سخروا منه নূহ আলাইহিস সালাম যখন জাহাজ বানাতেন তার কওমেরা পাশ দিয়ে গেলে নূহকে টিটকারি মারত নৌকে সবাই টিটকারে দিত ঠাট্টা করত বিদ্রুপ করত বলতো নো মাতা সিরিতানা জারান তুমি এতদিন নবী দাবি করেছিলে রসুল ছিলে আবার তুমি কবে কাঠ মিস্ত্রি হয়ে গেলে এখন থেকে তুমি নৌকা বানাচ্ছ আল্লাহর নবীকে নিয়ে তারা ঠাট্টা করছে বিদ্রুপ করছে বর্তমান সমাজে ওলমায়ে কালাম যখন তাওহিদের পক্ষে কথা বলে তখন এই দেশের কিছু শ্রেণী আলেমদেরকে কটাক্ষ করে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন ধৈর্য ধরো থামো এবার যখন জাহাজ তৈরি হলো যারা মুভমেন্ট ছিল চল্লিশ জনের মতে এবং প্রতিটি প্রাণী থেকে জোড়া জোড়া করে তারা সবাই যখন জাহাজে উঠল এবার শুরু হলো আসমান থেকে মুসলধারে বৃষ্টি